নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই লক্ষ্মী পুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে রাশিচক্র বিচার করানোর সুযোগ থাকছে আপনার কাজেই এটি মিস করবেন না কিভাবে আপনি ফ্রি সার্ভিস পেতে পারেন তা আগে জেনে নিন কাজেই সম্পূর্ণ কথা আগে শুনুন তারপর ফ্রি সুযোগটি আপনি কীভাবে পেতে পারেন তা আমি জানাবো কাজেই ভিডিওটির প্রত্যেকটা কথা আপনি শুনুন নচেৎ ফ্রি সার্ভিস থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন দীর্ঘদিন থেকে প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে অনেকেই ঋণের দায়ে জর্জরিত অনেকেই প্রচুর টাকা বসে গেছে যে কোনো কারণেই হোক না কেন আবার অনেকের এমন রয়েছে যাদের বিবাহ সম্পর্কিত সমস্যা রয়েছে অর্থাৎ অনেক জাতক রয়েছে বা জাতিকা রয়েছে যাদের বিবাহ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে অথচ আপনার কন্যা দেখতে যথেষ্ট সুন্দরী এবং সুশিক্ষিতা অথচ আপনার পুত্র সন্তান হয়তো কর্মরতা যথেষ্ট ভালো চাকরি করেন তা সত্ত্বেও বিবাহে বাধা আসছে শুধুমাত্র তাদের জন্য এই সার্ভিসটি যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন এবং যারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করা সত্ত্বেও যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্যই এই ফ্রি সার্ভিসটি আর মনে রাখবেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রথমেই আমি এই ফ্রি সার্ভিস দিচ্ছি না আমি কয়েকটি জেলাকে ধীরে ধীরে নির্বাচন করব যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে প্রচুর মেসেজ আসছে প্রথমে সেই সমস্ত ডিস্ট্রিক্টের সমস্যার সমাধান চেষ্টা করব আমি কাজেই যারা অন্য ডিস্ট্রিক্টের মানুষ রয়েছেন তাদের মন খারাপ করার কিছু নেই তাদের জন্যও আমি খুব শীঘ্রই আনব ফ্রি সার্ভিস আপনারা একটু অপেক্ষা করুন এবং আমার উপর বিশ্বাস রাখুন লক্ষ্মী পুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত তিনটি ডিস্ট্রিক্টকে আমি বেছে নিয়েছি এই তিনটি ডিস্ট্রিক্টের জাতক এবং জাতিকারা অবশ্যই নিজের সম্পূর্ণ তথ্য পাঠান কী কী পাঠাবেন প্রথম জাতক বা জাতিকার নাম দ্বিতীয় জাতক বা জাতিকার মুখের ছবি তৃতীয় জাতক বা জাতিকার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান যদি জানা থাকে অবশ্যই পাঠাবেন এছাড়া চতুর্থত আপনার দুই হাতের পরিষ্কার করে ছবি পঞ্চমত বাড়ির সম্পূর্ণ ঠিকানা কেন সম্পূর্ণ ঠিকানা চাইছি তার কারণ একটাই কোন কোন জায়গার মানুষ ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন তা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিতে পারবো তবে মনে রাখবেন এই ভিডিওটি বা এই ফ্রি সার্ভিসটি শুধুমাত্র তাদের জন্য যারা বিবাহ ঘটিত সমস্যায় ভুগছেন অথবা অর্থকষ্টে ভুগছেন বিশেষত যাদের বিবাহ নানা কারণে আটকে যাচ্ছে তাদের প্রথমে সুযোগ সুবিধা দেওয়া হবে তারপর সুযোগ দেওয়া হবে যারা অর্থ সমস্যায় ভুগছেন তাদের কাজেই তিনটি ডিস্ট্রিক্টের মানুষেরা অর্থাৎ মানদহ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ও দক্ষিণ দিনাজপুরের ব্যক্তিরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কীভাবে যোগাযোগ করবেন তাও জানিয়ে রাখি আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্ত তথ্য অবশ্যই আমাকে পাঠিয়ে দিন কী কী তথ্য পাঠাবেন আমি আরেকবার আপনাদের জানিয়ে দিই জাতক বা জাতিকার নাম জাতক বা জাতিকার মুখের ছবি জাতক বা জাতিকার জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান যদি জানা থাকে পাঠান এছাড়াও জাতক বা জাতিকার দু হাতের ছবি এবং জাতক বা জাতিকার বাড়ির সম্পূর্ণ ঠিকানা পাঠিয়ে দিন আমি প্রতিদিন দশজন করে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বিজেতা বেছে নিব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে সমস্যা রয়েছে তার সমাধান আমি আপনাদের জানিয়ে দিব সেই অনুযায়ী আপনি যদি এগোতে পারেন তবে দেখবেন আপনার বিবাহ ঘটিত সমস্যা বা অর্থনৈতিক সমস্যা অচিরেই দূর হয়ে যাবে আপনারা অবশ্যই এই ফ্রি সার্ভিসের সুবিধা নিন